পাসপোর্টের আবেদনের জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে এরপর আপনারা সার্চ বারে সার্চ করবেন ই পাসপোর্ট বিডি দেখে ইন্টার করবেন করার পরে যে প্রথমে যে দেখতে পাচ্ছেন www.epassport.gov.pt এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে প্রবেশ করা হবে এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু নতুন নতুন নতুন এই ওয়েবসাইটে তো তার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি বাংলাদেশে হন তাহলে ইয়েস আর যদি অন্য দেশে হন তাহলে নো দিবেন তো আমি বাংলাদেশি ইয়েস দিলাম এরপর আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন তো আমার ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ আমি মানিকগঞ্জ দিলাম এরপর আপনার থানাটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিচে দেখতে পাবেন যে আপনার এই থানায় আপনার পাসপোর্ট অফিসটা কোন জায়গায় তো ওইটা আপনি দেখতে পারবেন তো আমারটা যে যখন মানিকগঞ্জ তো আমি মানিকগঞ্জ দেখতে পাচ্ছি তো এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে সচল একটি ইমেল আইডি আছে তো ওই ইমেল আইডিতে দিয়ে দেবেন আমি একটি ইমেল আইডি দিয়ে দেবো এরপর আপনি চেকমার্ক ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার চলে আসবে এখানে এরপর এখান থেকে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন রিপিট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সরি এটা আপনার একটি লেটার দিবেন ক্যাপিটাল লেটার একটি লেটার তারপর স্মল লেটার দিবেন দেওয়ার পরে আপনার একটি সংখ্যা দেবেন সেম রিপিট পাসওয়ার্ডে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এরপরে নিচে চলে যাবেন এখানে ফুল নেম আছে এরপর গিভেন নেম গিভেন নেমটা হলো আমি পরে বুঝিয়ে দেবো এটা এমডি এরপর সারনেমটা হলো তো আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি তো এরপর একটি ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে চেক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন তো এরপরে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ আসছে তো এটা আপনার আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনার ইমেইলে একটি মেল চলে যাবে তো মেলটি লগ করবেন তো আমি মেলটি লগ করে আপনাদের দেখাই দেখুন প্রথমেই কিন্তু আমার ভেরিফিকেশন কোডটি পাঠিয়ে দিয়েছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর যে আপনার যে ওয়েবসাইটটা আছে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে তো এই ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি অ্যাক্টিভ করে নিই দেখুন আপনার ফোর স্টেপটি কিন্তু সাকসেস হয়েছে তো এরপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নেবেন তো সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনি পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে এটা লগ ইন করে নেবেন তো এরপর যে আই অ্যাম হিউম্যান আছে এটাই ক্লিক করে চেক দিয়ে নেবেন তো এরপর সাইন ইনে ক্লিক করবেন তো দেখুন চলে আসছি আমা আমার কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তো এখন আপনি চাইলে আপনার জন্য একটি আবেদন করতে পারবেন তো আমি চলুন একটি আবেদন করে আসি তো প্রথম আবেদন করার জন্য আপনার apply for a new e পাসপোর্টে ক্লিক কর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন পাসপোর্ট টাইপ দেখতে পাচ্ছেন তো select the passport type of your application তো আপনি কোনটার জন্য অ্যাপ্লিকেশন করবেন এটা অর্ডিনাল পাসপোর্ট পাসপোর্টের জন্য করবেন নাকি অফিসিয়াল পাসপোর্টের জন্য করবেন এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব যেহেতু আমি অর্ডিনালি বানাবো তো যদি <clears throat> এই পাসপোর্টটি আপনার জন্য হয় তাহলে I apply for my selfie click করবেন তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আপনার সব ইনফরমেশন কিছু পূরণ হয়ে যাবে তো আপনি যেহেতু আপনার জন্য করবেন না অন্যের জন্য করবেন তাহলে আপনি চেকমার্কটি দেওয়ার প্রয়োজন নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন কিছু নিয়মকরণ আছে তো নিয়মকরণটা গিভেন নেম এবং সার নেম যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে আপনার এখানে ক্লিক করে চলে আসতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিই তো আপনার নামটি যদি হয় এমডি বক্কার তো আপনার গিভেন নেমটি হবে এমডি আর সার নেমটি হবে বক্কর এরপর দ্বিতীয়ভাবে আরেকটি ভাবে দেখি এরপর এক্সাম্পল কেস থ্রি এটা যদি থাকে আপনার নামটি এম ডি আবু বক্কর তাহলে আপনি গিভেন নেমটি দিবেন প্রথমে এম ডি আবু এরপর নেমটি দিবেন বক্কর তারপরে অপশন টুতে আছে এম ডি আবু বক্কর এভাবেও দিতে পারেন তো এরপর কেস ফোরে আছে আপনার যদি হয় নামটি M M D Abu Bakkar Siddique তো আপনি গিভেন নেমটি দিতে পারেন এম ডি আবু বক্কর এবং নেমটি শুধু একটি নাম দিতে পারেন সিদ্দিকটি দিতে পারেন তো এরপরে অপশন দ্বিতীয় দ্বিতীয় অপশনে গিভেন নেমটি যদি ডি আবু দেন দেন তাহলে নেমটি দিবেন আবু বক্কর সিদ্দিক তো এরপর অপশন থ্রি এমডি শুধু এমডিটা গিভেনে দিতে পারেন বাকিটুকু আপনি সারনেমে দিতে পারেন তো আশা করি বিষয়টি বুঝছেন এরপরে আমি যেহেতু অন্যের জন্য আবেদন করব তাহলে আমি আমার চেকটি দিব না এরপর আমি জেন্ডারটি সিলেক্ট করে দিব পুরুষ হলে পুরুষ পুরুষ হলে মেল ফেমেল হলে মে অন্য অন্য হলে তাহলে অন্যান্য তো আমি যেহেতু মেল তাহলে মেল আবেদন করব এরপর আমি নিয়ম অনুযায়ী আমি নামটি দিয়ে দেবো এমডি হাসমত তো এরপর আমার যে প্রফেশনালটা ওটা দেব আমি প্রাইভেট সার্ভিস না পিআরআইভিই প্রাইভেট সার্ভিস দিব তো প্রাইভেট সার্ভিসের পর আপনি যে ধর্মটি দিয়ে দেবেন আমার ইসলাম ধর্ম এরপর আপনি একটি নাম দেবেন জিরো ওয়ান সরি এটা দেব না এরপর এরপর আপনার বার্থ বার ডাটাটি দিয়ে দেবেন বার ডাটা এরপর আপনার যে বার্ট কান্টিটি সেটা অটোমেটিক থাকবে তো আপনার এটার প্রয়োজন নেই এরপর আপনার জন্মর যে জেলাটি আছে জন্ম জন্মস্থান আছে তো ওইটার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আমার মানিকগঞ্জ এরপর আপনি যে ডেটটা দেওয়ার সময় একটি ভালোভাবে চেক দিয়ে নেবেন যে আপনি কত ডেটটি বসাতে চান এটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন তো আমি সাপোজ দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আচ্ছা হ্যাঁ, তিন পাঁচ দু হাজার দিয়ে দিলাম এরপর যে আপনার সিটিজেনশিপ তো আপনি এই সিটিজেনশিপ কি আপনাকে জন্মগতভাবে তো তার জন্য আপনি বাই বার্থ দিবেন বাই বার্থ দেওয়ার পরে আপনার সেভেন্ট কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অ্যাড্রেসে ওই ধাপ শেষ এখন পরের ধাপে চলে আসছে এখন অ্যাড্রেসে আপনার ডিস্ট্রিক্টটি পারমানেন্ট ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন তো পারমানেন্ট ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিই এরপর আপনার যে ভিলেজ নাম ভিলেজের ভিলেজটি আছে ওটা দিতে পারেন অথবা সিটিও দিতে পারেন আমি ঢাকা দিই ঢাকা ব্লক ব্লক যদি থাকে যারা ব্লকটি দিয়ে দেবেন পোস্ট অফিস দিয়ে দেবেন পোস্ট কোড অটোমেটিক বসে পড়বে তারপর এরপর পুলিশ স্টেশন দিয়ে দেবেন এরপর যদি আপনার উপরে দেওয়া ঠিকানা আর নিচে ঠিকানা যদি পারমানেন্ট আর প্রেজেন্ট যদি সেম থাকে তাহলে আপনার দুইবার পূরণ করা দরকার নেই আপনি এখানে চেক মার্কটি দিয়ে দেবেন তো আপনার এগুলো পূরণ করার দরকার নেই আর যদি আপনার যদি দুইটা ভিন্ন হয় তাহলে চেক মার্কটি উঠিয়ে দিয়ে বাকিটি পূরণ করে দেবেন তো আমি আমার যেহেতু এক তার জন্য আর দেখাবো না এটা চেক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমি নিচে যাই অ্যাভেলেবেল রিজনাল পাসপোর্ট অফিস এটা আপনি এটাই সিলেক্ট করতে হবে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট অফিসটি কোথায় তো আপনার পাসপোর্ট অফিসটি মানিকগঞ্জ এটার তো এটা দেখতে দেখতে পাবেন রিজনাল পাসপোর্ট অফিস তো এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পরের ধাপে চলে যাবেন এরপর যদি আপনার কাছে মেশিন পাসপোর্ট থাকে তাহলে আপনি এটাই ক্লিক করবেন আর যদি আপনার কোনো ই পাসপোর্ট আগের বা ইলেকট্রিক পাসপোর্ট থাকে তাহলে আপনি এটাই ক্লিক করে দেবেন আর যদি কোনো পাসপোর্ট না থাকে তাহলে কোনোটা দেওয়ার দরকার নেই আপনি ডাইরেক্ট নো নো নোতে ক্লিক করে দেবেন তো আমার কাছে যেহেতু নেই আমি নোতে ক্লিক করলাম এরপর আপনার যদি অন্য অন্য দেশের কোনো দেশের পাসপোর্ট আপনার হাতে থেকে থাকে তাহলে এখান থেকে আপনি ইয়েস ইয়েসে ক্লিক করবেন এরপর বাকি বাকি পাসপোর্টের যে তথ্যগুলি এগুলো আপনি পূরণ করে দিবেন তো আমার কাছে যেহেতু আগের কোনো পাসপোর্ট নেই কোনো কান্ট্রির পাসপোর্ট নেই তাহলে আমি নোতে ক্লিক করব এরপর আপনার যে আইডেন্টিফিকেশনের অপশনটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নম্বরটি বসিয়ে দিই এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর আপনার যে প্যান্টেল ইনফরমেশন আছে তো আপনি প্যান্টেল ইনফরমেশনটি সঠিকভাবে বসিয়ে দেবেন তো বসানোর জন্য আপনার যদি ফাদার্স ইনফরমেশন জানা থাকে না জানা থাকে তাহলে আননোন দিয়ে দেবে ফাদার্স নেমটি বসিয়ে দেবেন অবশ্যই এই ডটটি দিবেন না এটা দিলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে তো এটা ছাড়া আপনারা আপনার নাম ঠিকানা সব লিখে নেবেন এরপর আপনার ফাদার্সের যে প্রফেশনটি ওটা দিয়ে দেবেন এরপর আপনার বা ফাদার্সের ন্যাশনালিটি দিবেন এরপর আপনার ফাদার্সের যে ন্যাশনাল আইডি কার্ডটি ওটা দিয়ে দেবেন আমার দেওয়া দরকার নেই কারণ আছে মায়ের নামটিও সেমভাবে দেবেন এরপর মায়ের প্রফেশনটা দিবেন হাউস ওয়াইফ দিবেন তাহলে আপনার মা বাবার যে প্রফেশনটা ওটা দিয়ে দেবেন ন্যাশনালিটি দিয়ে দেবেন এরপর ন্যাশনাল আইডি কার্ডটি অপশনাল আপনি চাইলে দিতে পারেন না তাহলে নেই এরপর যদি আপনি কোনো গার্ডেন ইনফরমেশন দিতে পার দিতে চান তাহলে চেকমার্কটি উঠিয়ে বাকিটা পূরণ করে দেবেন প্রথমে নাম দিবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটি দিবেন এগুলো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামগুলো দিয়ে দিবেন father's name national ID card অথবা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনারা নামগুলো দিয়ে দিবেন পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন যদি এগুলোর সাথে সেম না রাখেন তো গার্ডেন ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না তার জন্য নট নাও নট অ্যাপ্লিকে অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখুন এরপরে স্পোর্টস ইনফরমেশন তার মানে আপনার যে বিবাহিকের অবস্থা ওটা দিতে হবে তো আপনার যদি সিঙ্গেল থাকে তো সিঙ্গেল যদি ম্যারিড থাকে ম্যারিড যদি ডিভোর্স থাকে ডিভোর্স তো আমি যেহেতু সিঙ্গেল আমি সিঙ্গেলে ক্লিক করলাম এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি আছে এটা যদি আপনি যাকে দিতে চান তাকে দিয়ে দিবেন আমি <clears throat> আমি আমার আঙ্কেলকে ধরুন দিতে দিলাম এখন আঙ্কেলের নামটি দিবেন সাপোজ আমি দিয়ে দিলাম একজন এরপর আপনার আপনার আঙ্কেলের যে এটা আছে ন্যাশনাল কান্ট্রিটা আছে ওটা অটোমেটিক থাকবে এরপর আপনার ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন আপনার যে আঙ্কেলের যে ডিস্ট্রিক্ট আছে ওটা দিয়ে দেবেন এরপর যে ভিলেজটি এটা আছে সিটিটা আছে ওটা দিয়ে দেবেন এরপর ব্লক নাম্বার জানা থাকলে দিয়ে দেবেন এরপর পোস্ট অফিস দিয়ে দেবেন এরপর যে পুলিশ স্টেশন আছে ওটা দিয়ে দেবেন এরপর যে মেন নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন যদি মেন নাম্বারটা একটু দিতে চান তাহলে দিতে পারেন না দিলে সমস্যা নেই যেহেতু এখানে অপশনাল দেখাচ্ছে এরপর আপনি একটা গার্ডেনের যে ইনফো নাম্বারটি ওই নাম্বারটি দিয়ে দেবেন এটা যদি আমি এস এম এস যদি এটা দিতে চান তাহলে এটাই চলে যাবে এস এম এস তো আমি এটা দিয়ে দিই দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করা দেওয়ার পরে বর্তমানে আপনি কিন্তু আটচল্লিশ পেজের আটচল্লিশ পেজের যে পাসপোর্টটি ওটা কিন্তু বন্ধ আছে তো এর জন্য আপনার চৌষট্টি পেজের পাসপোর্টে আবেদন করতে হবে তো আপনার চৌষট্টি পেজের দুইভাবে পাসপোর্টটি ই করতে পারেন একটা একটা হলো পাঁচ বছরের জন্য চৌষট্টি পেজ এটা হলো দশ বছরের জন্য তো আপনার বছর অনুযায়ী আপনার টাকাটি বাড়বে কমবে তো আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনার টাকা কাটবে ব্যাংক ডাপ করতে হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এরপর যদি আপনি চৌষট্টি পেজে দশ বছরে নেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা আপনার ব্যাংক ডাপ করতে হবে তো আমি যেহেতু দশ বছরে করব তাহলে আট হাজার আট হাজার এত টাকা আমি পেমেন্ট করব তো সেভ এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার যে পাসপোর্টের যে আপনি কি ডেলিভারি টাইপটা কি আপনি নর্মাল নিতে চান নাকি এক্সপ্রেস তাড়াতাড়ি নিতে চান যদি নর্মালিতে নেন তাহলে আপনার টাকা কাটবে আট হাজার পাঁচশো আট হাজার পঞ্চাশ টাকা আপনার ব্যাংক আপ করতে হবে আর যদি এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার ব্যাংক আপ করতে হবে তো আমার যেহেতু নর্মালটাই দরকার তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেব এরপর দেখুন আমার সকল ইনফরমেশন শো করছে তো সকল সকল ইনফরমেশন ভালোভাবে চেক দিবেন চেক দেওয়ার পরে আপনার সাবমিট করবেন অন্যথায় কোনো ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হয়ে যাবে এটার জন্য এখন আমি কনফার্ম করে দেব তো কনফার্ম করে সাবমিট করে দেব তো দেখুন আমার এটি কিন্তু সাবমিট হয়ে গেছে এরপর আপনি আপনার এই চালানটি আপনি এই ব্যাংক আপনি কোন কোন ব্যাঙ্কে করতে পারবেন তো এটা এখানে দিয়ে দিছে তারা দেখুন প্রথমে কিন্তু আপনার ব্যাংক এশিয়াতে করতে পারবেন এই চালানটি তারপর ঢাকা ব্যাংকে করতে পারবেন অন ব্যাংকে করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকে করতে পারবেন সোনালী ব্যাংকে করতে পারবেন ট্রাস্ট ব্যাংকে করতে পারবেন ঠিক আছে তো <clears throat> এরপর আপনারা কী করবেন কম কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন অপশনাল এটা সাথে নিলেও হতে নিতে পারেন নাও নিতে পারেন এরপর সাথে আপনি কি কি নিয়ে যাবেন সাথে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারটি নিয়ে যাবেন এরপর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেট সহ এনআইডিও নিয়ে যাবেন এরপর আপনি যে ব্যাংক ড্রাফের যে স্লিপটি ওটা নিয়ে যাবেন এবং পর আগের যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনার আগের পাসপোর্টের একটি রঙিন ফটোকপি নিয়ে যাবেন এরপর যদি গভর্নমেন্টের আপনার কোনো কাগজপাতি থাকে চাকরি বাকরি ছাড়ার ছাড়পত্র থাকে ওই ছাড়পত্র নিয়ে যাবেন এর এরপর ফর্দার আদার্স অন্য কোনো থাকলে ওটাও নিয়ে যাবেন তো এরপর এরপর আপনার প্রিন্ট সামারতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে আপনি চালানটি এটা হাই কোয়ালিটি দিয়ে প্রিন্ট দিয়ে নেবেন তো এটাই আপনার যে ব্যাংক আপ করার যে কাগজটা এটা হলো আপনার ওই কাগজটা তো এরপর আপনার সুন্দর করে প্রিন্ট করে নেবেন তো আজকে এটাই ছিল তো আশা করি ভালো বুঝছেন তো কোনো কোনো জায়গা বুঝা না বুঝলে আমাকে এসএমএস করবেন তো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিরতিতে একটি লাইক করবেন